আল্লাহ রাব্বুল আলামিন আট প্রকারের জান্নাত মানুষের জন্য তৈরি করে রেখেছেন কয় প্রকারের জান্নাত আট প্রকারের জান্নাত আল্লাহ যারা বিশেষ নেক বান্দা আল্লাহর জন্য যারা যেভাবে আল্লাহর জন্য পানা হয়ে গেছেন আল্লাহর বিধি নিষেধ যারা যেভাবে সর্বোচ্চভাবে মেনে চলে আল্লাহ তাদেরকে এক নম্বরে জান্নাত দান করবেন ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস ওই জান্নাতের নাম কি জান্নাতুল ফিরদাউস একটা বিল্ডিং বাড়ি বানানোর আগে সেখানে ইঞ্জিনিয়াররা পরিমাপ করে একটা কাল্পনিক একটা বাড়ি এঁকে দেয় বাইরে আমার বন্ধুরা আমার সর্বোচ্চ বান্দাদের জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস দুই নম্বর হলো জান্নাতুল নাইম তিন নম্বর হলো জান্নাতুল মাওয়া চার নম্বরে জান্নাত হলো জান্নাত আর পাঁচ নম্বরে জান্নাত হলো জান্নাতুল সালাম ছয় নম্বরে জান্নাত হলো জান্নাতুল দারুল খুলদি সাত নম্বরে জান্নাত হলো জান্নাতুলার মাকাম আট নম্বরে জান্নাত হলো জান্নাত গারিল করন উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই জান্নাত সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত থাকবে এয়ার কন্ডিশন সেখানে কোনো গরম থাকবে না সেখানে অসহ্যের বাইরে কোনো ঠান্ডা সেখানে থাকবে না আল্লাহ রব্বুল আলমী সুরাই দাহারে কি বলেন আল্লাপাক বলেন জান্নাতের ভিতরে আমার বান্দাবাদীর জন্য এত উঁচু উঁচু সুন্দর সুন্দর সিংহাসন থাকবে চেয়ার থাকবে আরামের চেয়ার তারা ওই আরামের চেয়ারে আমার বাগানের ভিতরে বসে থাকবে যেখানে বিভিন্ন রকমের ফলমূলের গাছ থাকবে তার পাশে বিভিন্ন প্রকারের পানি মিষ্ট পানির নদী প্রবাহিত থাকবে আমার বান্দারা সেখানে আরামে সিংহাসনে আরামের চেয়ারে বসে থাকবে যেখানে সূর্যতাপ ও সৈত্য প্রবাহের জ্বালাতন সেখানে থাকবে না আমার বান্দারা সেখানে ওই সিংহাসনে বসে বসে আরাম করবে তাদের নিজেদের মতো ফুর্তি করবে এই পৃথিবীতে যত বড় লোক আছে যত বিত্তশালী আছে মানুষের যতই ধন সম্পদ থাকুক তার যতই আরাম আইসে যত কিছু থাকুক মানুষের ভিতরে অনেক দুঃখ থাকে অনেক অশান্তি বিরাজ করে মাল্টি বিলিয়ন পয়সা টাকা পয়সা ডলার মালিক হলেও তারা আরো পয়সা টাকা পয়সার মালিক হতে চায় একজন জান্নাতে জান্নাতে যাওয়ার পরে তার মধ্যে কোনো দুঃখ থাকবে না তার ভিতরে কোনো অসহায়িত্ব দেখা দেবে না শুধু একটা আফসোস থাকবে দুনিয়াতে কেন আরো ভালো করলাম না কেন আরো উন্নত মানের জান্নাতটা পেলাম না দুনিয়াতে যদি আরো ভালো করে চলতাম তাহলে যে আরো সুন্দর জান্নাত আল্লাহ পাক আমাকে দান করত এই চিন্তাটাই মানুষ শুরু করবে আর না পাওয়ার কোনো দুঃখ থাকবে না যা চাই সব কিছু আল্লাহ পাক জান্নাতের ভিতরে দান করবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে কি বলেন লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম বিনহা বিমুখরাজিন আল্লাহ পাক বলেন তারা সেখানে কখনো দুঃখ কষ্টের সম্মুখীন হবে না বরং কোনদিন সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না কেউ কখনো এসে বলবে না তোমাদের সময় শেষ তোমরা এখান থেকে বেরিয়ে যাও কেউ বলবে না আপনি ফাইভ স্টার হোটেলে গিয়েছেন কোন মানুষ এসে বাহির থেকে ডাক দিয়ে বলল আপনার সময় শেষ হয়ে গেছে আপনার রুমটা ছেড়ে দেন আমাদের রুম আপনি ছেড়ে দেন এখানে যদি থাকতে চান নতুন করে আপনি চুক্তি করুন আপনার চুক্তিকে নবায়ন করুন টাকা প্রদান করুন জান্নাতের ভিতরে কেউ এসে বলবে না তুমি তো অনেক সুখে আছো তোমার সময় শেষ এখান থেকে বের হয়ে যাও একথা বলার মতো কেউ থাকবে না জান্নাতে মানুষ প্রবেশ করে জান্নাত থেকে কেউ আর বের হবে না জান্নাতে ঢুকার জায়গা আছে জান্নাত থেকে বের হওয়ার কোন রাস্তা নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমার নবীজি বলেন মাইয়াদুল জান্নাতা ইয়ানাম আমার উন্মতের ভিতরে যে জান্নাতে একবার প্রবেশ করবেন তারা সর্বদা সচ্ছল অবস্থায় থাকবে দারিদ্র এবং অনাহারে সেই কোনদিন জান্নাতের ভিতরে কষ্ট তো পাবে না দূরের কথা কষ্ট পাবে তো দূরের কথা কষ্টের কোনো চিন্তা কোনো চাপ তার অন্তরে থাকবে না আমার নবীজি আরো বলেন জান্নাতের ভিতরে কোনো প্রকারের কপালে বাস করবে না কোন প্রকারের চিন্তা কষ্ট তাদেরকে কোনোদিন স্পর্শ করবে না আমার নবীজি বলেন লা তো বলা সিয়াবহু তার কাপড় কোনদিন পুরাতন হবে না পুরাতন কাপড় নিয়ে জান্নাতে থাকতে হবে না সব সময় নতুন নতুন কাপড় জান্নাতের ভিতরে আল্লাহ পাক বান্দা বান্দির জন্য মজুদ করে রাখবেন উচ্চ দিয়ে বলুন সুবহানাল্লাহ দোকানে দিয়ে সাবান কিনতে হবে না কাপড় ধোয়া লাগবে না ওই জান্নাতের কাপড় ধোয়ার জন্য সাবান লাগবে না কষ্ট করতে হবে না ওই জামাগুলো আয়রন করতে হবে না অটোমেটিক সব কিছু নতুন থাকবে সুগন্ধিতে সুশোভিত থাকবে আমাদের কাপড় চোপড় জান্নাতে পোশাকে আমরা সব সময় জান্নাতের ভিতরে থাকবো উচ্চ দিয়ে এই দুনিয়াতে যুবেকারা সব সময় ভয়ে থাকে আজকে তো যুবক আছে কালকে বৃদ্ধ হয়ে যাব দাড়ি পাকা হয়ে যাবে শরীরে শক্তি কমে যাবে যৌবন ফুরিয়ে যাবে আমার নবীজি বলেন লা তুবলা সাবাবু